হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি নিজে নিজে একটু ট্রাই করলাম রুমের মধ্যে বিরিয়ানি করার জন্য দেখি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে ওয়াও অ্যামেজিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটন কাজু যা হইছে না সেই এই হচ্ছে আমার বিরিয়ানি ট্রাই করলাম একটু একটু নিজে নিজেই আপনারাও বাসার মধ্যে ট্রাই করবেন নিজে বিরিয়ানি বানিয়ে খাওয়ার জন্য আমি কুকারে বানিয়েছি রাইস কুকারে এই যে